হেই শিখা কি করিস এই তো ইনস্টাতে স্টোরি চেক করতেছিলাম ও আচ্ছা ভালো কোনো কাজ করতে পারবি কেন তোর কাছে এমন কি ভালো কাজ আছে এমন কি ভালো কাজ যেমন আমি এই মুহূর্তে তুই যদি জিজ্ঞেস করিস আমি কি করছি তাহলে আমি বলবো আমি মাথায় অঙ্ক করছি তুই কি মেন্টাল হ্যাঁ তুমি ঠিক ধরেছ আমি মেন্টাল ম্যাথ করছি মেন্টাল ম্যাথ আচ্ছা তুই একটা কিছু চেক কর ওকে পারিনি আচ্ছা তোকে বলতেছি ম্যাথটা তুই আমাকে আমিও তুই একসাথে স্টার্ট করবো আমি ক্যালকুলেটার আর তুই mental okay one zero eight sorry one zero nine square minus one zero eight square okay তুই মেন্টালে কর আর আমি এটা করতে থাকি এখানে টু ওয়ান সেভেন আচ্ছা টু ওয়ান সেভেন দাঁড়ান করে নিতে কারেক্ট তো কীভাবে এটা শিখতে হলে তোমাকে আসতে হবে টিসল বাংলাদেশে টিসল বাংলাদেশে শুধু ম্যাথ শেখার জন্য শুধু ম্যাথ না এছাড়া তুমি শিখতে পারো ইংলিশ প্রোনাউন্সিয়েশন তারপর প্রেজেন্টেশন এগুলো এইচএসসির আগে এইসব কোর্স করব কিন্তু এইচএসসি তো অনেক বড় সিলেবাস এই সিলেবাস বাদ দিয়ে আমি এখন শুধু এই কোর্সগুলো করবো হ্যাঁ অবশ্যই এইচএসসির পরে তোমার যখন তুমি অ্যাডমিশন পরীক্ষা দিবা তখন কি হবে তখন হচ্ছে তোমার যেমন ধরো বড় বড় পরীক্ষা আইবিএ পরীক্ষা ওইখানে হচ্ছে তোমাকে ইন্টারভিউ দিতে হবে তো এখন তুমি কি করছো এখন তুমি স্টোরি চেক করছো কিন্তু এখন তুমি যদি পরবর্তীতে ইন্টারভিউ ফেস করতে চাও তাহলে নিজেকে প্রেজেন্ট করা শিখতে হবে তারপর তোমাকে তো ওখানে বাংলায় কেউ জিজ্ঞেস করবে না হ্যাঁ তুমি কেমন আছো এই কিন্তু আমি যতটুকু শুনেছি যতটুকু আইডিয়া আছে যে এইচএসসি সিলেবাস অনেক বড় এইচএসসির কোনো কোর্সও থাকবে না এইচএসসি থাকবে আইসিটি থাকবে কেন থাকবে না আইসিটি কেন লাগবে জানো তুমি যে ইংলিশ শিখতেছো ম্যাথ শিখতেছো এগুলোর জন্য আইসিটি লাগবে কম্পিউটারে কাজ আছে অনেক তো ওগুলো তোমার শিখতে হবে ওগুলোর মধ্যে দিয়ে তুমি যদি এইচএসসি আইসিটি কোর্সটা করে ফেলো তাহলে তোমার জন্য আরও সহজ হয়ে যায় তখন পরবর্তীতে তুমি ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর উপর ফোকাস করতে পারবা yes I think that's a pretty good idea তুমি কি আমাকে অ্যাড্রেসটা দিবে তাহলে হ্যাঁ অ্যাড্রেসটা দেখতে হলে তোমাকে এখানে দেখতে হবে oh that's the right thank you অবশ্যই ট্রাই করবো রিসেল আসার জন্য ধন্যবাদ তোমাকে আমি তোমাকে থ্যাংক ইউ